হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কথা বলবো পায়ের কিছু নতুন আপডেট এবং বি নেটওয়ার্কের একটা নতুন আপডেট এসছে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো এই দুইটা আপডেট কোনোটাই খুব মেজর কোনো খবর নয় এমন কোনো খবর নয় যেটা হয়তো আমাদের আমরা যে আশায় বসে আছি দুইটা কারেন্সি নিয়েই দুইটা পাই এবং বি দুটোকে নিয়ে সেই ধরনের কিছুই আমাদের এই দুইটা আপডেট থেকে দেবে না তবে আপডেট দুটো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার একটা উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিতে হ্যাঁ, দেখা যাচ্ছে যে হতাশা বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে হ্যাঁ, পাই নেটওয়ার্ক নিয়ে বি নেটওয়ার্ক নিয়ে এই হতাশাটাকে কিছুটা কন্ট্রোল করার জন্যে আমি একটু হেল্প করতে যদি পারি আপনাদের সেই উদ্দেশ্যে এই ভিডিওটা রেকর্ড করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের যেসব বিষয়ে এখন মনে ঘোরাফেরা করছে সেই সব ধারণা যেটা নেগেটিভ ধারণা ঘোরাফেরা করছে সেই বিষয়ে কিছু ক্লিয়ার হয়ে যাবে তবে আগেই বলে নেই আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না অথবা আমি পাই বা বীর কোর টিমেরও কেউ নয় অথবা আমি তাদের সাথে কোনোভাবেই জড়িত কেউ নয় আপনারা যারা ভিডিও দেখছেন দর্শক বন্ধুরা বন্ধুরা আপনারা যেমন একজন মাইনার আমিও একজন মাইনার আমি শুধু একটু রিসার্চ করার চেষ্টা করি করে আমি যেটা বুঝতে পারি আমার কাছে যেটা লজিক্যাল মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাই নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে রয়েছি এখানে একটা পোস্ট ওপেন হয়ে আছে ঠিক সেম পোস্ট আপনারা টুইটার হ্যান্ডেলে গেলেও পাবেন পাই নেটওয়ার্কের সেখানে আপনারা দেখে নিতে পারবেন আমি এই পোস্টগুলো আপনাদের সামনে শেয়ার করছি এই কারণে যে কোনো একটা প্রজেক্ট যখন স্ক্যাম হতে থাকে অথবা যখন হারিয়ে যাওয়ার সময় হতে থাকে তখন সেই প্রজেক্টের যারা হেড রয়েছে প্রজেক্ট টিমে যারা রয়েছে পরিচালনা টিমে তারাও আস্তে আস্তে সাইলেন্ট হয়ে যেতে থাকে তাদের অ্যাক্টিভিটিস বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কমে যেতে থাকে এবং একসময় তারা টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে এবং একসময় সে প্রজেক্টগুলো হারিয়ে যায় কিন্তু পায়ের বেলায় আমরা সেটা এখনও দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি কিছুদিন আগেও পায়ের কোর টিম সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না এখন তারা বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তারা ক্যাম্পেইন করছে অ্যাড পরিচালনা করছে টুইটারে তাদের নিয়মিত প্রায় পোস্ট আসছে এবং টেলিগ্রামেও নিয়মিত তারা পোস্ট করছে এই দিক থেকে বোঝা যায় তারা বেশ অ্যাক্টিভ হয়ে গেছে এবং ইতিমধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু প্রুফ দিয়েছি যেটাতে বোঝা যাচ্ছে যে পায়ের কেওয়াইসি চলছে বিশ্বব্যাপী কোথাও না কোথাও এবং এখানে এই পোস্টটাতে যে পোস্টটা আমি ওপেন করে রেখেছি এখানে কেওয়াইসি সম্পর্কিত একটা মেসেজ দিয়েছে পাই পাইকোর টিম থেকে বলেছে pioneers remember that the Pi network KYC solution is open on a rolling base বলেছে যে পাই নেটওয়ার্কের যে কেওয়াইসি সলিউশন এটা রোলিং বেজ হচ্ছে আপনার টাইম আসবে হয়তো এই রোলের মধ্যে আপনিও পড়বেন পরে বলে আছে you will receive a pop up in the mining app when you are eligible to apply যখন আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন যোগ্য হবেন তখন আপনি আপনার মাইনিং অ্যাপসের মধ্যে একটা পপ আপ দেখতে পাবেন একটা নোটিফিকেশান আপনাকে সেখানে দেওয়া হবে এবং বলেছে or alternatively check the KYC app in the Pi browser এছাড়াও আপনি বিকল্প হিসেবে পাই ব্রাউজারের মধ্যে ওয়াইসি যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে চেক করতে পারেন এটা হচ্ছে আপডেট আপডেটটা খুব বেশি আগের নয় একটু রিসেন্ট উপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্চ টোয়েন্টি নাইন অর্থাৎ মার্চের উনত্রিশ তারিখে এই পোস্টটা দেওয়া হয়েছে তারা এখন খুবই আপডেট এবং নিচে আপনারা দেখুন মার্চের তিরিশ তারিখেও তারা একটা আপডেট দিয়েছে তারা একটা মেসেজ দিয়েছে সরি এটা আপডেট না একটা মেসেজ দিয়েছে Pi networks vision is to build the world's most inclusive peer to peer ecosystem and online experience তারা তাদের যে ইকোসিস্টেমটা নিয়ে আসছে পেয়ার টু পেয়ার ট্রানজেকশনের সেটার বিষয়ে বলেছে এটা হচ্ছে তাদের লক্ষ্য এবং তারা বলেছে full fuelled by Pi the world's most widely used currencies Pi হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি হতে পারে সেরকম একটা মেসেজ তারা দিয়েছে আমরা এটাতে আশা করতেই পারি যেহেতু পাই কোর টিম থেকে এখনও এই ধরনের আশা আমাদের দেওয়া হচ্ছে এবং এখনই সবচেয়ে বেশি সেই আশাটা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানি যে পাইয়ের নেট লঞ্চ হয়েছে পায়ের আইসিও বিশ্বব্যাপী হচ্ছে নানান জায়গায় তাই আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই আর এখানে সুন্দর একটা ছবি তারা অ্যাড করেছে যেটাতে দেখা যাচ্ছে একটা সূর্য উঠছে তার মধ্যে পাই সূর্যটা পুরোপুরি এখন উঠে পারেনি এবং অনেক প্রাণী অপেক্ষা করছে সূর্যটা পুরোপুরি ওঠার অপেক্ষায় তো পাই সম্পর্কে আমরা আশায় রাখতেই পারি আপনারা পায়ের সম্পর্কে আশা ধরে রাখুন মাইনিং চালিয়ে যেতে থাকুন এবং পাই সম্পর্কে পরবর্তী আপডেট সবার আগে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাব বি অ্যাপসে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন বিতে একটা বির এক অ্যাপসটায় একটা আপডেট এসছে প্লে স্টোরে আপনার আপডেটটা যদি কেউ এখনও দিয়ে না থাকেন প্লে স্টোরে চলে যান বির আপডেটটা দিয়ে ফেলুন এই আপডেটটা আজকেই আমি পেয়েছি জানি না আরও হয়তো একদিন আগেও আসতে পারে আপনারা যারা দিয়ে ফেলেছেন খুবই ভালো যারা দেননি তারা আপডেটটা দিয়ে ফেলুন এখানে আপডেট সম্পর্কে কিছু ডিটেলস তারা দিয়েছে এখানে বি ওয়ালেটে কি কি আছে সেই সম্পর্কিত কিছু তথ্য তারা দিয়েছে আমি একটু পড়ে যাচ্ছি এখানে আপনারা দেখছেন যে নতুন যে আপডেট ভার্সনটা এসছে এটাতে কি আছে বলেছে real time transfer for wallet import and export the private key আপনারা এখন যে কোনো ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে যে কোনো ওয়ালেট এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন যারা মেটামাস্ক বা অন্য কোনো ওয়ালেটে ওয়ালেট এক্সপোর্ট ইম্পোর্ট করেছেন তারা এটা জানেন যারা জানেন না আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিভাবে ওয়ালেট এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় এটা একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তাদের ড্যাব ব্রাউজার নিয়ে এসেছে স্কোয়ারে তারা বলছে ড্যাব ব্রাউজার ইন স্কোয়ার তিন নম্বরে বলছে Pi wallet supports wallet connected যে কোনো ওয়ালেট আপনারা এখানে যে কোনো জায়গায় আপনারা বি ওয়ালেটটাকে কানেক্ট করাতে পারবেন এবং উইড্রো নিতে পারবেন অথবা পেমেন্ট করতে পারবেন এরপরে বলেছে UI optimisation for both square and wallet এখানে এখানে তারা ইউআই অপটিমাইজেশন করেছে তাদের ওয়ালেটে দেন ফোর নাম্বারে তারা বলেছে ফিক্সড সাম এক্সিস্টিং বাক্স কিছু বাক্স ছিল এই অ্যাপসের মধ্যে যেটা তারা ফিক্স করেছে তাহলে এইটাও এখনও আপডেট আনছে এবং বি নেটওয়ার্কেরও অফিসিয়াল যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতেও তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে আমাদের এখনও এগুলা নিয়ে হতাশ হওয়ার মতো কোনো কারণ হয়নি বা বরং আমরা এই বিশেষ করে যে দুইটা প্রজেক্ট নিয়ে আমি কথা বলছি পাই এবং বি এই দুইটা প্রজেক্টের উপরে আশা রাখতেই পারি আপনারা কি চিন্তা করছেন এই দুটো বিষয় নিয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখতে পারেন আপনাদের মতামত সবসময় আমার কাছে গ্রহণযোগ্য এবং যখনই আপনারা মতামত দিবেন তখনই আমি মনে করব যে আপনারা হয়তো এগুলো নিয়ে ভাবছেন এবং আমি আমি যে ভেবে ভিডিওটা তৈরি করলাম সেটাও সফল হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন